লিখেছে কে ওই আপনি কি বোঝেন নাকি যে কোরআন ধরা যাবে কিনা এটা না ওটা বোঝেননি আপনি ঠিক আছে অসুবিধা নেই না না না ঠিক আছে ওনার দরকার আমার আপনি সামনে আসুন এই ভাই আপনি পছন্দ করেন ভাই আপনি সামনে আসুন মানে দরকার আপনি ভালো প্রশ্ন করেছেন আসলে এই ভ্রান্ত ধারণাটা কাটা দরকার ভালো ভালো প্রশ্ন করেছেন আমি এটা আগে বলিনি এরপরে ওয়াজ মানে লিখেছেন যে অজ ছাড়া করান ধরার একটা বিষয় আমি হয়তো এই দিনাজপুরে কোনো জায়গায় আলোচনা করেছি এখন বিষয়টা পরিষ্কার করার জন্য আমি যারা আছে তাদেরকে এদিকে অ্যাক্টিভ হওয়ার জন্য বসে যান কিন্তু যান একটু খেয়াল করা ভাই অজু ছাড়া কোরআন ধরা যাবে না এই মর্মে যে আয়াত দিয়ে আমরা দলিল দেই সেটা হচ্ছে লায়ামাসুহ ইল্লাল মতো হারুন অথবা হজরত অমরের ওই যে মুসলমান হওয়ার ঘটনা নাকি এই দুইটাই তো আর এই আয়াতের পক্ষে কিছু হাদিস আছে এবার আমি এই আয়াতের বিপক্ষে বিপক্ষে না এই আয়াতের পক্ষের যে হাদিসগুলো আমার জানা আছে আমাদের সিলেবাসে ওইগুলো নেই যারা কামিল পাশ করেছে অনার্স মাস্টার্স করেছে দাওরা পাশ করেছে তারা এই এই হাদিসগুলো পড়েন সিলেবাসের বাইরে হাদিসগুলো আছে সিয়াসির তার ভেতরেই আছে আপনাকে আগে ইসলাম বুঝতে হবে কোরআন থেকে মৌলিক কোন বিষয় যদি আল্লাহ দিয়ে থাকে অবশ্যই কোরআনে ওইটা দেবে যদি মৌলিক হয় কি গুরুত্বপূর্ণ বিষয়গুলো কোরআনে আল্লাহ দিয়েছে এর চাইতে গুরুত্ব একটু কম যেগুলো এগুলো দিয়েছে হাদিসে কথা বলে না কেন এর চাইতে আরো গুরুত্ব কম সেগুলো আরো নিচে আছে তাহলে প্রথম নাম্বার দলিল কোথায় খোঁজা লাগবে এরপরে এরপরে আপনার বিবেক যেটা বলে বিবেক অবশ্যই কোনো অবৈধ কাজে আপনাকে রায় দেবে না বুঝতেছেন কথা এই আয়াতটা যদি কেউ দলিল হিসাবে দিতে চায় তাহলে তার আগের আয়াত পরের আয়াত আগে আপনাকে বলা লাগবে কারণ এটা তাফসির করার মূল নীতির ভেতরে ১৩ নাম্বার কায়দা উসুলে তাফসির যারা পড়তে পারে উসুলে তাফসির একটা আলাদা চ্যাপ্টার আছে তাফসির করার মূল নীতি প্রায় তেইশটা কয়টা তার ভেতরে তেরো নাম্বার নিয়ম এইটা যে আপনি কোনো আয়াত দিয়ে সরাসরি দলিল দিতে পারবেন না স্যার আপনি কি আলেম আপনি তো আলেম না এটা উসুলে তাফসিরের মূল নীতি যে আন্দাজে কোনো আয়াত দিয়ে দলিল দেওয়া যাবে না তার আগের আয়াত পরের আয়াতের সাথে রিলেটেড কি আছে সম্পর্ক কি আছে এটা আপনাকে জানা লাগবে তাহলে সোরা ওয়াকিয়ারের আয়াত পড়ার পরে আপনি দলিল দিতে পারেন না আগের আয়াত দেখেন পরের আয়াত দেখেন আগের আয়াত কি আছে পবিত্র ফেরেস্তারা ছাড়া উহা কেউ স্পর্শ করে না মহান রব্বল ইজাতল জালালের পক্ষ থেকে এটা নাজিল করা হয়েছে আমি কি বেশি বললাম না ঠিক বলছি অর্থ শোনার পর আপনার কি মনে হচ্ছে যেটা সম্মানিত করান ফি কিতাবিন মাকনুন মাকনুন শব্দের শাব্দিক অর্থ আপনি ডিকশনারি এবার নিয়ে আসতে পারেন এই যে আমার মোবাইল এটা মোবাইল না এটা কম্পিউটার এর ভেতরে প্রায় বাইশটা ডিকশনারি আছে আরবি ইংরেজি বাংলা মিলে বাইশটা ডিকশনারি এর ভেতরে সেভ করা আছে আমি এখন যেটা টিপ দেব ওইটা ওই বিশ্ববিদ্যালয়ের নাম লিখে টিপ দিলে চলে আসবে এখানে মাকনুন শব্দের শাব্দিক অর্থ হয় দুইটা একটা হচ্ছে হাতের স্পর্শ ছাড়া আর একটা হচ্ছে ইন্টেন্সিভ কেওয়া ইউনিট আমার মেয়েটা কয়েকদিন আগে দুনিয়া এসেছে ওর অবস্থা ভালো ছিল না এই জন্য আমি ইউনিট ইউনিটে রেখে দিয়েছিলাম ঢাকায় ওখানে যাওয়ার আগে পোশাক পরিবর্তন করা লাগে অন্য একটা পোশাক ওরা দেয় এরপরে নাকে মাথায় হাতে পায়ে মোজা দিয়ে দেয় কারণ এত সিক্রেট জায়গা ওখানে কোনো জীবাণু যাওয়ার মতো কায়দা নেই এরপরে আবার তিনটা কাছের ঘর পার করার পর ছোট্ট কাছের ঘরের ভেতরে ও চোখের ওপরে মাত্র চার পাঁচ দিন চোখের উপরে কালো গ্লাস দেওয়া ছিল যেন দুনিয়ার কোনো আলো দেখতে না পায় চারিদিকে আবার কাঁচ দিয়ে ঘেরা কাঁচের ভেতরে আবার ছোট্ট করে দরজা ওই দরজা পার হওয়ার পর আবার আর দরজা আছে আবার হাত দিয়ে ধরবেন হবে না হাতে মোজা লাগানো লাগবে দূর থেকে দেখে নেবেন এতটুকু শুধু ওখানে যে দায়িত্বে আছে মেয়েটা সে ছাড়া ওর কাছে কেউ যেতে পারছে না তারপরেও সেই মেয়েটাও ধরলে কি দিয়ে ধরবে মোজা দিয়ে কি দিয়ে গ্লাভ মোজা আপনি হাত সরাসরি ব্যবহার করতে পারবেন না কারণ আপনার শরীরে কোনো জীবাণু গেলে ওখানে রাখার কোনো মানে নেই তাহলে মাকনুম শব্দটা করান এই কারিম থেকে আমরা পেয়েছি দুইটা অর্থে একটা হাতে স্পর্শ ছাড়া আর আরেকটা হচ্ছে যেখানে জীবাণু যায় না আমরা জানি হাতের স্পর্শ ছাড়া দুইটা জায়গা দুনিয়ায় আছে একটা হচ্ছে মায়ের পেট যেখানে সন্তান থাকে আর একটা হচ্ছে লাউহে মাহফুজ যেখানে করানে কারিম আছে এখন আল্লাহ এখানে যেহেতু কোরআনের ব্যাপারে কথা বলছেন এটা কি মায়ের পেট ধরা সম্ভব আপনি কি বুঝতেছেন কথা মায়ের পেট এখানে হবে না কারণ এখানে তো কোরআনের বর্ণনা আল্লাহ দিচ্ছেন তো মায়ের পেট কি দরকার এখানে অবশ্যই হবে লহে মাহফুজ বলেন সুরক্ষিত করা আছে সংরক্ষিত কিতাবে অথবা সংরক্ষিত করা আছে সুরক্ষিত কিতাবে যেখানে হাতের স্পর্শ লাগা সম্ভব না কোন জাম সেখানে যেতে পারে না এরপরে আল্লাহ দিয়েছেন হোর কোন দিকে এবার যারা গ্রামার বলছে ওনাদের বলছি এ হোর মারজা কোন দিকে আপনি বলেন এ মাকনুন যেখানে আছে সেদিকে কারণ তার আগের আয়তে তাহলে বর্ণনা দিয়ে দিলেন যে মাকনুন মায়ের যে পেটটা যেখানে সন্তান থাকে দশ মাস দশ দিন ওই জায়গার নাম কিন্তু মাকনুম সোরা মমিনুনের ভেতরে আছে দাঁড়ান আমি বের করে নিয়ে এটা স্পষ্ট হওয়া দরকার কারণ এটার কারণে আজ অনেক মানুষ বিভ্রান্তিতে আছে এখানে আল্লাহ দিয়েছেন সোম্মা জাল না হো নত ফাতাং ফে মাকিন এই মাকিন মাকনুন একই জিনিস আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই সোম্মা জালনা অতঃপর সেটাকে আমি স্থাপন করেছি নোৎফা নোৎফা মানে বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে যাচ্ছে এই নাপাক পানি চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিনে পাল্টায় কি পাল্টায় সুরক্ষিত জায়গা আমি স্থাপন করে রাখি সোম্মা খলাপনার নোৎফা অতপর এই এই এই নাপাক পানিটা আমি নোৎফা আকারে তৈরি করি আলাক আলাক মানে হ্যাঁ না আমরা জানি আলাক মানে জমাট বাঁধা রক্ত অথবা আলাক মানে যোগ কিন্তু আধুনিক বিজ্ঞান এখন কম্পিউটারের ভেতরে দেখাচ্ছে আলাক মানে ঝুলন্ত আলাক মানে ঝুলন্ত এখন এ মুরব্বী মনে হয় মুরব্বী তো না আমাদের হয়তো দশ পনেরো বছর বড় হল এখন ওনার চাইতে আরো বিশ তিরিশ বছর পূর্বে যারা কামেল পাশ করেছে দাওরা পাশ করেছে ওনারা ওই সময় কি কম্পিউটারের ব্যবহার জানতো ইন্টারনেট বুঝতো না ওনারা তাফসির পড়েছে ভুল না হয়তো এগারো বছর আগে এক হাজার বছর আগের তাফসির তারা পড়েছে ওই সময়ের জন্য ওই তাফসির সঠিক ছিল কিন্তু ওই তাফসিরে এক হাজার বছর আগের তাফসিরে এমন এমন কথা আপনি পাবেন না যেগুলো এখন আধুনিক তাফসিরে আছে এক হাজার বছর আগে কি ব্ল্যাক হোল তৈরি হয়েছিল আবিষ্কার হয়েছিল ছিল ব্ল্যাক হোল কিন্তু আবিষ্কার হয়নি এখন ব্ল্যাক হোল আবিষ্কার করে দেখা যাচ্ছে যেটা কি ওর কাজ কি ওর আয়তন কত এই পৃথিবীর চাইতে সূর্যটা তেরো লক্ষ গুণ বড় এই সূর্যের চাইতে প্রায় সাতাশ লক্ষ গুণ পর্যন্ত বড় আছে এক একটা তারকা এত বড় হয় এই তারকা যখন ব্ল্যাক হোলের পাশ দিয়ে যায় তখন এই বাচ্চারা যেভাবে চকলেট খায় এই চকলেটের মতো চুষে খেয়ে ফেলে আপনি টের পেয়েছেন কি বললাম আপনি যেখানে বসে আছেন এর তুলনায় ব্ল্যাক হোল কি আপনার এই মাথায় আর ধরবে না এবার এই পৃথিবীর তুলনায় সূর্য হচ্ছে তেরো লক্ষ গুণ বড় তেরো লক্ষ বাংলাদেশের চাইতে যেমন ইন্ডিয়া উনিশ উনিশ উনিশ উনিশ গুণ বড় তার মানে বাংলাদেশ উনিশটা উনত্রিশ উনত্রিশটা জোড়া দিলে যত বড় হবে এক ইন্ডিয়া এক অত বড় তাহলে বোঝা যাচ্ছে যে তাদের তুলনায় আমরা মনে হয় একটা একটা পাড়া পাড়া না পাড়াও না কারণ একটা গ্রামে তার উনত্রিশটা পাড়া থাকে না থাকে তার মানে ভারতের লোক আমাদেরকে মনে করো ওরা আমার একটা পাড়ার লোক ভারতের তুলনায় যদি হয় দেশে এই বাংলাদেশের চাইতেও ছোট ছোট দেশ আছে এমনকি এই বাংলাদেশের চাইতে অনষাট ডবল হচ্ছে আমেরিকা এই দেশটা অনষাটটা জোড়া দিলে পাশাপাশি রাখলে যত বড় হবে এক আমেরিকা একা মতো বড় এসব মিলে কিন্তু পৃথিবী সব মিলে কি আমেরিকা তো পৃথিবীর বাইরে নাকি ভারত পৃথিবীর বাইরে এতগুলো দেশ পৃথিবীতে এখন প্রায় দুইশো আঠাশটা দেশ আছে কয়টা এই দুইশো আঠাশটা দেশ মিলে একটা পৃথিবী কয়টা দাদা এই একটা পৃথিবী তেরো লক্ষটা জোড়া দিলে যত বড় হবে এক সূর্য একা অত বড় এই সূর্যের চাইতে সাতাশ লক্ষ গুণ পর্যন্ত বড় আছে তারকা এত বড় তারকা আল্লাহ বানিয়েছে ওই তারকা যদি যায় ব্ল্যাক হোলের পাশ দিয়ে তাহলে চকলেটের মতো টান দিয়ে চুষে খেয়ে ফেলে সে ব্ল্যাক হোল কত বড় আর রোখে যে বানিয়েছে সে আমার আল্লাহ কত বড় আমাদের এই ছোট্ট মাথায় ধরবে না দরকার নেই সে পাগল হয়ে যাবে তাহলে আমরা কি বোঝাতে চাইলাম মহান রব্বুল ইজ্জাত আল জালাল তার যে শক্তি যার যে পাওয়ার তার যে সৃষ্টি জগৎ আপনি যখন ভূগোল নিয়ে পড়বেন আপনাকে এমনি আল্লাহকে সেজদা দিতে মনে চাবে যে আমার আল্লাহ কি এখানে আলাক মানে ঝুলন্ত আগের তাফসিরে নেই কারণ আগে এক হাজার বছর বারোশো বছর আগে কম্পিউটার আবিষ্কার হয় তারা দেখবে কি করে মায়ের জয়ের ভেতরে সন্তান কি করে ঝুলে আছে দেখবে কি করে কিন্তু এখন দেখা যাচ্ছে যারা ছাত্র পড়ে বিশেষ করে ডাক্তারি ওরা কিন্তু কম্পিউটারের ভেতরে মোবাইলে স্ক্রিনে দেখতে পাচ্ছে যে সন্তান এভাবে মায়ের জরায়ুতে ঝুলি আছে দাগের তাফসিরে ঝুলি আছে আপনি লিখলে যারা পড়াবে তারা বলবে যারা এত পাগল কি করে ঝুলে থাকে এই যে মৌমাছি যে মধুগুলো আটকে রাখে কমপক্ষে তিরিশ কেজি মধু ওরা এভাবে ঝুলন্ত অবস্থায় রাখতে পারে মধুর যে চাক নিচের দিকে কি কিছু সাপোর্ট আছে অথচ ঝুলে থাকে এক একটা চাকে কমপক্ষে আঠাশ থেকে তিরিশ কেজি মধু পাওয়া যায় বিজ্ঞান এখান থেকে অনেকগুলো তথ্য নিয়েছে এই যে মধু ঝুলে থাকে নিচে কিছু নেই এ তো ঝুলিয়ে রেখেছে মনে হয় মৌমাছির বাবারা কে মায়ের পেটের ভেতরে যে সন্তানটা ঝুলে আছে আমার আল্লাহকে আলাক জানিয়েছেন এরপরে আলাকতে মদগা বানায় মদগা কি না মদগা হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে মদগা হওয়ার জন্য অন্যতম শর্ত হচ্ছে ওর ভেতরে কোনো আঁশ থাকতে পারবে না মায়ের পেটের সন্তান এই নাপাক পানি থেকে জমাট বাঁধা রক্ত যখন হয় অথবা এই জ্বলন্ত অবস্থায় থাকে চল্লিশ দিন এই চল্লিশ দিনের পরে বাকি চল্লিশ দিন যে অবস্থায় থাকে তার নাম আরবিতে মদগা বলে আর মদগা হওয়ার প্রথম শব্দ ওর ভেতরে কোনো আঁশ থাকতে পারবে না পোড়া শরীরের ভেতরে একটা জায়গা আছে যেখানে আঁশ নেই সেটা হচ্ছে মাথার মগজ বুঝতেছেন এই একটা জায়গায় শুধু আঁশ নেই তাছাড়া কোনো জায়গা নেই যেখানে গোষ্ঠের ভেতরে আঁশ নেই আপনি এখন কেটে কেটে বের করেন সব জায়গায় আঁশ পাবে শুধু মাথার এই যে কি বলে ঘেলু বলে নাকি মাথার মগজ এর ভেতরে কোনো আঁশ আপনি আসেন তো ময়দানে দুই নাম্বারে ওর ভেতরে কাটা থাকে অথবা নরম জায়গায় রাবারের উপরে কামড় দেখা যায় দেখবেন মাথার মগজের উপরে অথবা জরায়ুতে যে তিন চল্লিশের পরে যে অবস্থা হয় অনেকের সন্তান অবর্ষণ করে দেয় করে না ফেলে দেয় তিন চল্লিশের পরে যদি সন্তান ফেলে দেয় যারা বিভিন্ন ক্লিনিকে কাজ করে ওদের জিজ্ঞাসা করবে যদি আপনি না বসেন দেখবেন ওর ভেতরে কোনো আঁশ নেই দুই নাম্বার ওটা যখন বের করে ফেলে দেয় ওর ভেতরে কামড় দিলে রাবারের উপরে কামড় দিলে দাগ বসে যায় না দাঁতের ওইটা যখন বের হয়ে আসে তখন দেখবেন এরকম দাঁত বসা মতো আছে তার মানে দোড়া কাটা দোড়া কাটা ভাব বললে আপনি ভালো বুঝবেন তিন নাম্বারে তিন নাম্বার ওর ভেতরে রক্ত থাকবে ওর ভেতরে চর্বি থাকবে পোড়া শরীরের ভেতরে যতগুলো টুকরা আল্লাহ দিয়েছে তার ভেতরে একটা জায়গা যেটা তিন চল্লিশের পরে হয় ওর ভেতরে রক্ত আছে চর্বি আছে আর মাথার যে মগজ ওর ভেতরে রক্ত আছে চর্বি আছে এই দাঁত দিয়ে কামড় দিলে আবার উপরে যে অবস্থা হয় ওইটা আছে এর নাম আশ নে ওইটাকে মদগা বলা হয় এই মদগাকে আমার আল্লাহ জমা দেয় জমা মানে হাড্ডি দেন এরপরে ফাঁকা চাউন আলে জামা লাহমা গোস্ত দেন চামড়া দেন এগুলো দিয়ে আমার আল্লাহ একটা বডি স্ট্রাকচার তৈরি করে এই সোরাকটা আল্লাহ নিজের মন মতো ফেরেস্তাদেরকে দিয়ে বানায় যেটা ছেলে হবে না মেয়ে হবে সিদ্ধান্ত আল্লাহ দেয় নাকি তার স্বামী দেয় আল্লাহ তালা বলেন তোমার দায়িত্ব শুধু স্ত্রীর কাছে থাকা বাকি যা করা এটা কিন্তু আমি আল্লাহ করি নাকি আপনি নিজে করছেন এতক্ষণ পর্যন্ত আমি যে পাঁচ মিনিট ধরে বক বক করছি কেন যে বিষয়টা বোঝানোর জন্যে সেটার নাম হচ্ছে মাকি যেখানে হাতের স্পর্শ লাগে বলেন না কেন হোর মার্জা যদি মাকিনের দিকে হয় অবশ্যই মাকিনের দিকেই হবে কারণ আগে আল্লাহ বর্ণনা করে আসতেছে কথা বলছে না কেন আর মাকিন হচ্ছে মায়ের পেট না এখানে মাকিন মানে লাউহে মাহফুজ ওই ওই নির্ধারিত ফলক পবিত্র জায়গা যেখানে ফেরেস্তারা ছাড়া কেউ হাত দিতে পারবে না কথা বলছেন না কেন এবার লায়া মাসহু ইল্লাল মুতাহারুন ইল্লা শব্দটি আছে এরপরে মুতাহারুন আছে মুতাহারুন কি মুতাহারুনের অর্থ দুইটা হয় বাংলাদেশ সহ বিশ্বে যত ডিকশনারি পাবেন আমি মদিনা বিশ্ববিদ্যালয়ে উম্মল করায় যতগুলো জায়গায় আরবি ডিকশনারি মিলিয়েছি মুতাহারুনের অর্থ দুইটা পেয়েছি একটা হচ্ছে পবিত্র আর একটা হচ্ছে নিষ্পাপ আমরা জানি ফেরেজ তারা একদিকে পবিত্র আর একদিকে এটার ব্যাপারে শুনতে পাস এই যে আয়াতগুলো পড়ার পর আপনার এখন কি মনে হচ্ছে বলেন দ্বিতীয় নম্বর যে আপনি দলিল দিচ্ছেন যে হজরত অমর যখন মুসলমান হতে গেলেন তার বোনকে প্রথমে পিটালেন তার বোন বললেন যে কি পড়ছিলি দাও উনি বললেন আপনি অজু করে আসেন অথবা গোসল করে আসেন আপনাকে আমি দিতে পারি না উনি গোসল অজু করে আসলেন তখন কোরআন দিলেন আমার প্রশ্ন হজরত অমর যখন মুসলমান হতে যায় তখন কি অজু গোসলের আয়াত নাজিল হয়েছিল কারণ এই ঘটনা তো মক্কা আর অজুর আয়াত নাজিল হয়েছে মদিনায় আপনার কমন সেন্সের যদি কমন বাদ দিয়ে দেয় শুধু সেন্স থাকে একটু চিন্তা ভাবনা করে পড়া যায় না কোরআন শরীফ তো শুধু গরুর মতো পড়িয়ে যাবেন তার জন্য আল্লাহ দেন দিয়েছে আফালা এটা দাব্বারুন আর কোরআন প্রত্যেকটা শব্দ নিয়ে গবেষণা কর নতুন নতুন তথ্য দুনিয়ায় পাবি এগুলো নিয়ে আমাদের গবেষণা হয় না তো আমাদের গবেষণা হয় লালনের জীবন নিয়ে কত মন গাঁজা খেয়েছ এমনকি স্যারদের বিশ্ববিদ্যালয় লালন একাডেমি ইনস্টিটিউট খুলছে গবেষণাগার তৈরি হচ্ছে অথচ কোরআনের একটা আয়াত নিয়ে গবেষণা করার মতো জায়গা দেশে নেই আমরা দাবি করছি এদেশে ছিয়ানব্বই ভাগ মুসলমান এবার বাস্তবতায় নিয়ে আসছি হাদিস তো এখন দেখানো লাগবে না রে আমি এটা পরিষ্কার করিনি কারণ পরবর্তীতে আবার কেউ কথা তুলতে পারে যে হাদিসগুলো আছে যে অজু ছাড়া করান ধরা যাবে না আমি কিছু হাদিস বলছি আপনি এই হাদিসকে মিথ্যা প্রমাণ করেন তো দেখি দাঁড়ান আমি আগে বের করিনি কারণ আমি তো অত জ্ঞানী মানুষ না না না উনি প্রশ্ন করেছে ভালো হয়েছে কারণ ওই মনের ভেতরে খতমতি ভাব থাকা ঠিক না ধন্যবাদ ওই ভাইকে আমার হ্যাঁ এবার শোনেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো করেছেন আপনি এটা আমি যতক্ষণ বলছিলাম কিন্তু এখানে সব নোট করা আছে إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهر تنزيل من رب العالمين এ পর্যন্ত আছে এবার হাদিস عن ابن عباس رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم خرج من الخلاء فقرب إليه طعام فقالوا আলা নাতিকা বিওয়াজুইন উমিরতু ইযা কুমতু ইলা এটা হচ্ছে হাদিস নাম্বার মেশকাতুল মাসাবিন এটা হচ্ছে তিরমিজি শরীফের হাদিস নাম্বার 1847 লিখে নিতে পারেন বাড়ি যে দরকার কিতাবটা মিলিয়ে নেবেন নাসাই শরীফ 132 নাম্বার হাদিস এই যে দুইটা কিতাব এই কিতাব আপনি অস্বীকার করতে পারবেন না অথচ সিলেবাসে কিন্তু আমাদের এইভাবে কামেল পাশ করানো হয় এগুলো আমিও কামেল সে পাশ করেছি হাদিস নিয়ে ফেঁকা নিয়ে সে কবে পনেরো সালে এগুলো আমি পাইনি এখন গবেষণাগারে বসে দেখছি এগুলো আছে অথচ আমি কামেল পাশ করিয়ে ফেলেছি ফার্স্ট ডিভিশন কারণ ওইগুলো ওই আয়াতের বিপক্ষের হাদিস কেন এগুলো ঢুকলো আমাদের সিলেবাসে এটা জানা দরকার কলকাতা আলিয়া থেকে ঢাকা আলিয়া মাদ্রাসা পর্যন্ত সাতাত্তর বছর একাধারে ছাব্বিশ জন খ্রিস্টান প্রিন্সিপাল দায়িত্ব পালন করেছে ছাব্বিশ জন আপনার কি মনে হচ্ছে একটা প্রতিষ্ঠানের প্রধান যিনি তিনি যা করবে নিচে যারা আছে তারা মেনে নিতে বাধ্য যদি না মানেন আপনাকে চাকরিতে রাখবেন আর এখানে এক দুই বছর না কত বছর সাতাত্তর বছর প্রিন্সিপাল এক দুইজন পাল্টায়নি একাধারে ছাব্বিশ জন সবগুলো কি বলেন না কেন আপনার বিশ্বাস হচ্ছে না ঢাকা আলিয়ায় যান এখন দেখবেন প্রিন্সিপালের নিজ পেছনে এরকম চার টাঙানো আছে ছাব্বিশ জন খ্রিস্টান প্রিন্সিপালের তালিকা এই যে তিন দিন আগে গিয়েছিলাম ছাব্বিশ জনের নাম লেখা আছে এরপরে যারা মুসলমান দায়িত্ব পালন করেছে তাদের নাম এটা তো স্পষ্ট আমাদের সিলেবাসে এমন এমন কথা এরা ষড়যন্ত্র করে ঢুকিয়েছে যেগুলো দেওয়া দরকার ওগুলো দেয়নি এমন এমন কিছু দিয়েছে আমরা যেন কোরআন থেকে দূরে থাকি এই ব্যবস্থা করি বুঝি সারের বয়স ষাট বছর মনে করে ষাট বছর বয়সে সর্বোচ্চ উনি অজু করে জীবন কাটিয়েছেন এই বিশ বছর নাকি এর চাইতে বেশি সময় কি ওনার অজু করে কাটানো সম্ভব কারণ ছয় ঘন্টা আট ঘন্টা ঘুমিয়েছে এরপরে সংসারাদি আছে এরপরে দুনিয়া অনেক সময় অজু করে থাকা যায় না এরকম সময় আছে কথা বলছে না কারণ অ্যাভারেজ গড় হিসাব করলে ষাট বছরে উনি সর্বোচ্চ বিশ বছর অজু অবস্থায় থাকতে পেরেছি নাকি আর বাকি চল্লিশ বছর কি উনি অজু অবস্থায় একাধারে থাকা সম্ভব সম্ভব উনি যদি মুসলিম দাবি করে ওনার গাইডলাইন হবে কি আরো জমে কোরআন বাদ দিয়ে জীবন চালালে ওই জীবন জান্নাতে যাবে না নামে যাবে এবার বাস্তবে আপনার মনে হচ্ছে উনি জীবন চালাবে কোরআন দেখে অজু অবস্থায় কাটিয়েছে নাই চল্লিশ বছর না বিশ বছর কাটালো জীবন আর বাকি চল্লিশ বছর তো অজু ছিল না উনি কাটা বেঁকে দেখে দেখে বলেন হ্যাঁ হাফেজি কোরআন যেটা শুধু আরবি টু আরবি লেখা আছে ওইটা আপনি অজু ছাড়া ধরবেন না ওটা আমি আগেও বলেছি এখন বলছি ওইটা আপনি ধরতে পারবেন না অবশ্যই তার সম্মান আছে ওইটা বাদ দিয়ে যেটা তাফসির লেখা আছে বাংলা ইংরেজি আরবি ফার্সি উর্দু তাফসির করা আছে ব্যাখ্যা করা আছে অর্থ করা আছে ওইটা আপনি হাত দিতে পারবেন না ধরতে পারবেন না আপনি জীবন চালাবেন কি রাম রাম দিয়ে আমার যতটুকু ধারণা আমার মনে হয় এটা একটা সূক্ষ্ম ষড়যন্ত্র মানুষকে কোরআন থেকে দূরে রাখার একটা পায়তারা কারণ শয়তানের সবচাইতে বড় টার্গেট এটা মানুষ যত কোরআন থেকে দূরে থাকবে ওর শয়তানি করা সহজ এখানে পৃথিবীর কোন এবাদতের আগে আউজুবিল্লা পড়া ওয়াজিব না ওয়াজিব নামাজের আগে যদি আউজুবিল্লা কেউ না পড়ে নামাজ হবে না আস্তে জবাব দেন রোজা রাখার আগে আউজুবিল্লা না পড়লে হবে না কিন্তু কোরআন পড়ার আগে কেউ যদি আউজুবিল্লা না পড়ে ওর কিন্তু গোনা হবে তাও কি সগিরা গুণা না কবিরা ফায়দা কোরআন আমার হাজির মারবে সিগা আদের দিচ্ছেন আল্লাহ যদি এটা কেউ আল্লাহ আদেশ মানে কি হে নবী যখন কোরআন পড়তে যাবেন তখন আপনি শয়তান থেকে আত্মরক্ষা করেন এটা কেন দিয়েছেন কারণ পৃথিবীর কোন এবাদতে শয়তান আপনার পেছনে এত লেগে থাকে না কোরআন পড়তে গেলে যত বেশি লেগে থাকে কারণ ভালো করে জানে যে কোরআন পড়লে আমি যে শয়তানি করি ও ধরে ফেলবে কথা বলে না কেন এবার আসেন বাস্তবে আর একটা উদাহরণ দেয় আপনাকে যদি কোন হিন্দু এসে বলে ভাই আমি মুসলমান হব না কিন্তু আমি কোরআন পড়তে চাই গতকাল আমি ছিলাম ময়মনসিং শহরে সেখানে একজন হিন্দু এসে মুসলমান হয়ে গেল পরে আমি কমপক্ষে তিন বছর আগে একবার ময়মনসিং ত্রিশ সালে একটা কোরআন তুলে দিয়েছিলাম তাফসির সহ ও তিন বছর কলেজের অধ্যাপক তিন বছর একাধারে কোরআন পড়ে স্টাডি করে এখন নিজের ইচ্ছায় এভিডেভিট করে নিয়ে এসে বলছে আমি মুসলমান হব আমি বললাম আপনি কি প্রভাবিত হচ্ছেন কেউ জোর করছে বলছে না আমি এই তিন বছর একাধারে কোরআন এমনি পড়ি নাই যেমন তেমন করে না বুঝে বুঝে প্রতিটি শব্দ পড়েছি তিন বছর একাধারে পড়ার পরে দেখি আমার জীবনের যত ভুল ছিল সব ইয়ের ভেতরে ধরা পড়ে গেছে আপনি এর কিছুদিন আগে দেখবেন দশজন মুসলমান হয়েছে এই কয়েক বছরে আমার হাতে তার ভেতরে এই শিক্ষিত মানুষ এটা খুব কলেজের অধ্যাপক এর আগে একটা যশোরে এক কলেজের অধ্যাপক ছিল কি যেন লস্কর নাকি নাম সেও এরকম শিক্ষিত মানুষ তাকে আমি কোরআন দিয়েছিলাম তাপসি এই লরেন বোতের নাম শোনেননি টনি বেলাওয়ারের শালিকা ছোট শালিকা এই মহিলা অনার্স মাস্টার্স করা ডক্টরেট করা যখন এসেছে ইরানের তেহরান বিমানবন্দরে এক মুসলমানকে ডাক দিয়ে বলছে ভাই আমি মুসলিম হব না কিন্তু আমি ইসলাম জানতে চাই তার অধিকার আছে না ইসলাম জানার আমি নির্ভুল ইসলাম জানতে পারবো কি বললে আপনি সেইটা আমার দিন লরেন এ কথা বলার পরে তাকে তাফসির দিয়েছে ইংরেজি কি তাফসির কারণ তার ভাষা কি ইংরেজি তাফসির দিয়ে হাদিসের গ্রন্থ দিয়েছে ছয়টা যে আপনি এগুলো পড়েন স্পষ্ট ইসলাম সঠিক ইসলাম জানতে পারবেন লরেন বোধ বলে আমি একাধারে স্টাডি করেছি এই তাফসির সহ এই কোরআন আর হাদিস তিন বছর তিপ্পান্ন জায়গায় আমি লাল দাগ দিয়েছি যে কোরআনে ভুল ধরা পড়েছি কিন্তু আশ্চর্যের বিষয় যে আয়াত আমি ভুল ধরি দেখি তার পরের আয়াতে বা পরের সোরায় আমার আল্লাহ দেড় হাজার বছর আগে জবাব দিয়ে জীবনের শেষ ভুল ধরা পড়েছে সোনা নাচ পড়তে গিয়ে আমি আর বিবেকের তাড়না স্থির থাকতে পারি না সাড়ে চার হাজার ধর্ম পৃথিবীতে আছে আমার তো কোরআন পড়ার পরে মনে হচ্ছে সবগুলো বানানো ভুয়া একমাত্র সঠিক হচ্ছে আল্লাহ পাঠানো ইসলাম আমি যদিও ধর্মে খ্রিস্টান পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে কোন ধর্মে তারপরে আমাদের এই ইসলাম ধর্মে আমার ধর্মে মানুষ বেশি কিন্তু আমার বিবেক মেনে নেয়নি এই জন্য আমি আজকে মুসলমান হয়ে গেলাম সংবাদ সম্মেলন করেও জানাচ্ছে এখন যদি ওই তেহরান বিমানবন্দরে ইরানে এই মুসলমান তাকে করান না দিয়ে বলতে যে ফাঁসা এলে আমল দিলাম আপনি পড়েন হয়তো কারণ নির্ভুল কিতাবে পৃথিবীতে শুধু একটা কয়টা আরো সরে কোরআনে আল্লাহ বাদে কারো কথা নেই আছে এমনকি কোরআনের ভেতরে আল্লাহ বাদে কেউ কথা ঢোকা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন এটা আমি আল্লাহ নাযিল করেছি আর এর হেফাজতের দায়িত্ব কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর কুদরতি হাতে জোরে বলুন সুবহানাল্লাহ এবার যে হাদিস পড়েছিলাম হাদিসের বাংলা অর্থ বলার পরে আপনি বুঝবেন দেখেন কি বলছি এখানে হাদিসের অর্থে লিখেছে হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত একাদা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ শৌচাগার থেকে বের হয়ে আসলেন শৌচাগার বোঝেন টয়লেট থেকে তার সামনে আমরা খাবার উপস্থিত করলাম তখন লোকেরা বলল আমরা কি আপনার জন্য অজুর পানি আনবো না তিনি বললেন নিশ্চয় আমি আদিষ্ট হয়েছি শুধুমাত্র সালাতের পূর্বে অজু করা তাছাড়া অন্য কোনো বিষয়ে আল্লাহ আমাকে আদেশ করেনি যে অজু করা লাগবে শুধুমাত্র কিসের বললেন যখন আমি নামাজে দাঁড়াবো তার আগে তাছাড়া এমন কোন কাজ নেই যেখানে করতে হলে অজু করা লাগবে এ বিষয়ে আল্লাহ আমাকে আদেশ দেন এবার ব্যাখ্যা আছে ব্যাখ্যায় লিখেছে রসুল এখানে বলেছেন তাকে সালাতের আগে অজু করার আদেশ করা হয়েছে অন্য কোনো কাজ করার আগে অজু করার নির্দেশ তাকে দেওয়া হয়নি সে কাজের ভেতরে সিয়াম থাকতে পারে হজ থাকতে পারে কোরআন পড়া থাকতে পারে স্পর্শ করা থাকতে পারে ইত্যাদি আমার মনে হয় বোঝাতে পারলো না আরেকটা হাদিস হচ্ছে আন আলী বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي صلى الله عليه وسلم يخرج من الخلاء فيقرئنا القرآن ويأكل معنا اللحم ولم يكن يحجز يحجبه يحجبه أو قال يحجي يحجزه القرآن ষাট দিন লাইসাল জানাবা এটা হচ্ছে নাসাই শরীফের একশো পঁয়ত্রিশ নম্বর হাদিস আবু দাউদ শরীফের একশো একাশি নম্বর হাদিস এবার অর্থ বলছি হজরত আলী থেকে বর্ণিত নবীজি সাল্লা সাল্লাম পায়খানা হতে বের হয়ে বিনা ওষুতে আমাদের কোরআন পড়াতে এবং আমাদের সঙ্গে বসে বসতো খেতে তাকে কোরআন পড়া থেকে বাধা দিতে পারত না বিরত রাখতে পারতো না জানাবাদ বা গোসল ফরজ হওয়া ছাড়া অন্য কোনো কিছু এরপরে আরো তিনটা হাদিস এখানে পরপর আছে সব ওই রকম তো এখানে যেটা আমি বোঝাতে চাচ্ছিলাম এই হাদিসগুলো সনদ এবং মতন ঠিক আছে কোন হাদিস যদি আপনি দলিল দিতে চান তাহলে তার সনদ এবং মতন ঠিক থাকা লাগবে ওই যে ষড়যন্ত্র করে যেগুলো কোরআন থেকে দূরে সরাতে লাগিয়ে দিয়েছে ওর সনদার মতন যদি ঠিক থাকে আপনি হাদিসের কিতাব নিয়ে আসেন আমি দেখব অথবা কোনো জায়গায় যদি থাকেন আমি এলাকায় আসলে সেখানে আমরা নিয়ে যান মাদ্রাসায় যে হাদিস দেখেন এর সনদ মতন ঠিক আছে কিনা সনদ মতন আলেমরা ভালো বুঝবে কোন হাদিস যদি অথেন্টিক হতে হয় সত্য হতে হয় ওটার সনদ লাগবে ঠিক মতন লাগবে ঠিক কথা বুঝতেছেন সমাজ না যারা আলেম আছেন তারা হয়তো বুঝেছেন আমরা ষড়যন্ত্রের শিকার হয়তো হয়েছে আমার এই ছোট্ট মেধায় গবেষণা ভুল হতে পারে আপনার মেধা আরো বড় আছে আপনি আরো গবেষণা করেন আমি তো এটা ফরজ করে দেইনি আমি বলি যে এরকম সূক্ষ্ম ষড়যন্ত্র হতে পারে এখন হয়েছে কিনা আপনি বের করতে পারেন শুধুমাত্র আরবি টু আরবি যেটা হাফেজি কোরআন এটা বাদ দিয়ে কোন ভাষায় তাফসির লেখা আছে হে আরবি হোক ইংরেজি হোক বাংলা হোক ফার্সি হোক উর্দু হোক সেইটা আপনি পড়তে পারবেন না ধরে এটা আমি মেনে নিতে পারি না এটা কোরআন থেকে দূরে সরানোর একটা সূক্ষ্ম ষড়যন্ত্র মানুষ যত দূরে থাকবে শয়তান তার কাছে তত সাকসেস হবে আমার কথা কি বোঝা গেছে আমি যে দলিলগুলো বললাম আপনি যদি খণ্ডন করতে পারেন তাহলে বসেন আর যদি না পারেন ওই যে আমি প্রথমে বলেছিলাম যে কোরআনের বক্তব্য হয়তো অনেকে বুঝবে না এজন্য না বুঝে বিরোধিতা করতে পারে আর অনেকে সমাজে প্রচলিত অনেক নিয়ম নীতি চালু করা আছে কোরআন বলতে গেলে ওইগুলোর বিরুদ্ধে চলে যেতে পারে তখন তারা মন খারাপ করবে আমার মনে হয় দুইটা বিষয় বাংলাদেশ এখন হচ্ছে আমি যে কোনো বিষয় বললে গবেষণা করে আসি আন্দাজে বলি না সে যে যায় মনে করেন ওটা আপনি আরেকটু বেশি করলে আরো তথ্য পাবেন